আজকে আমরা দেখব কিভাবে ফাইবারে কাস্টম অফার ক্রিয়েট করতে হয় তা দেখব ওকে আমি এখানে কয়েকটা অর্ডার কমপ্লিট করে ফেলছি একশো বারো বিশ একশো বারো ডলার তারপরে আশি ডলার আর হচ্ছে আপনার চল্লিশ ডলার এই বায়ারটার আমি মোটামুটি চার পাঁচটা কাজ কমপ্লিট করে ফেলছি ওকে আমি একটু কাস্টম অফার আপনাকে দেখাই আমরা চলে যাই কনভার্সেশনে কনভার্সেশন থেকে আমরা একটু সব কিছু দেখবো তো এটা হচ্ছে আমার বায়ারের এখানে আমি ওরে চল্লিশ ডলার করে মোটামুটি তিনটা কাজ কমপ্লিট করে ফেলছি তো আমি চাচ্ছি যে আমার নতুন ক্লায়েন্টের জন্য আপনার যে কোনো ক্লায়েন্টে এসে যদি বলে কাস্টম অফার তৈরি করো বা অফার সাইন করো তাহলে কিভাবে করবেন তো এটার জন্য আপনি দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট অ্যান অফার এখানে দেখেন লেখা আছে আপনি এটাতে ক্লিক করবেন দেখেন একটু ভালো করে দেখে আপনাদেরকে দেখেন ক্রিয়েট অ্যান অফার এখানে একটা বাতি জল দশ ঠিক আছে এখানে ক্রিয়েট করবেন করে আপনি যে গিকের উপর অফারটা নিতে চান সেই গিকটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন ধরেন যে গিকটা বেশি রিভিউ থাকে সেই গিকের মেয়েদের নিতে চাবেন কারণ হচ্ছে তাহলে আপনার র্যাঙ্ক করার একটা সম্ভাবনা থাকবে তো আমি চাচ্ছি যে আমার অট পেজের এই গিকটার উপর নিব তাহলে আমি অট পেজের এই গিকটা ক্লিক করে দিয়ে দিব তো গিকটা সিলেক্ট করার পর এখানে দুইটা অপশন আসছে এটা হচ্ছে সিঙ্গেল পেমেন্ট আপনি যদি একবার পেমেন্ট নিতে চান তাহলে এটা সিলেক্ট করবেন আর যদি মাইন স্টোর নিতে চান তাহলে আপনাকে মাইন স্টোর নিতে হবে কারণ একবার পেমেন্ট নিলে অথবা মাইনস্টোনে নিলে কীরকম দেখায় আমি একটু দেখাই আপনাদেরকে যদি আমরা মাইনস্টোনে ক্লিক করি তাহলে দেখেন প্রতিটা মাইনস্টোন সেট করতে পারেন যা পনেরো দিন পর পর একটা করে পেমেন্ট শেষ হবে ধরেন আপনি একটা ওয়ার্ড পেজের কাজ করছেন অথবা ইউটিউব মার্কেটিংয়ের একটা কাজ করছেন ধরেন মনিটাইজেশনে একটা কাজ করতেছেন তো এখন বায়ারকে আপনাকে বায়ার আপনাকে আমি বায়ের উপর টাচ করতে পারতেছি না বিশ্বাস করতে পারতেছি না তাহলে কি হবে আপনি বলবেন যে তাহলে তুমি আমাকে সিঙ্গেল বা পেমেন্ট করো ধরো তোমার পাঁচশো থেকে এক হাজার সাবস্ক্রাইবার পাঁচশো সাবস্ক্রাইবার ধরেন এক হাজার সাবস্ক্রাইবার লাগবে আমার পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেল পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার এই মাইন স্টোনটা আমি ডেলিভারি দিয়ে দেবো তার মানে আমি ওই পাঁচশো সাবস্ক্রাইবার যে মাইন স্টোনটা দিব ধরেন একশো ডলার বা পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার আমি দুইটা ভাগ করছি পঞ্চাশ পঞ্চাশ করে পঁচিশ পঁচিশ করে তাহলে পঁচিশ ডলারটা যখন পাঁচশো সাবস্ক্রাইবার লাগবে পঁচিশ ডলার পঁচিশ ডলারে আমি তখন ডেলিভারি দিয়ে দেবো ওইটা অ্যাকসেপ্ট করার সাথে সাথে মাইন স্টোন ওটা কমপ্লিট হয়ে যাবে দেন দ্বিতীয় মাইন স্টোনে চলে আসবে তো মাইন স্টোন ক্লিক করতে গেলে এরকম করে সিলেক্ট করতে হবে ধরেন আমার গিকটা এটা হচ্ছে প্রথম মাইনস্টোন এটা হচ্ছে মূল ডিসক্রিপশন এটা লাগবে না ধরেন একটা মাইনস্টোন সিলেক্ট করলাম এটা হচ্ছে ফার্স্ট মাইনস্টোন তো এটা দিয়ে দিলাম ফার্স্ট মাইনস্টোন এটা এটা কপি করে হুবহুব দিয়ে দিলাম মাইনস্টোন দিয়ে দিলাম দেন এটা সেভ করে প্রাইসিং দিলাম ধরেন পঁচিশ ডলার তো এটা দেওয়ার পর সেভ করে দিলাম এবার দেখেন আমরা আশা করি দ্বিতীয় ম্যাক্সিমাম পঞ্চাশ ডলার ওকে পঞ্চাশ ডলার ওকে ম্যাক্সিমাম আমরা পঞ্চাশ ডলার সেভ করে দিলাম দেখেন প্রথম মাইনস্টোন শেষ একটা মাইনস্টোন শুরু হয়ে গেছে দ্বিতীয় মাইনস্টোনে চলে আসছে এইভাবে মাইনস্টোন পেমেন্ট করা হয় ঠিক আছে তো এটা বলে মাইনস্টোন এটা এটা দিয়ে আবার এখানে একটা মূল ডিসক্রিপশন লিখবেন আপনি কী করবেন সেটা লিখবেন দেখে এটা পেস্ট করতে হবে তো আমরা চাচ্ছি যে সিঙ্গেল পেমেন্টের একটা কাস্টমার তৈরি করতে আমি চাচ্ছি সিঙ্গেল তো এখানে ক্রিয়েট করে সিঙ্গেল পেমেন্টে ক্লিক করব ক্লিক করে এখানে একটা ডিসক্রিপশন লিখবো যে আমি কী করবো আমি একটা ওয়ার্ডপ্রেস রিসপন্সিভ ওয়েবসাইট তৈরি করব এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে ক্লিক করে আমি একটা পেমেন্ট দিলাম এটা দিলাম হচ্ছে ডেলিভারি টাইম দিব হচ্ছে ধরেন সাত দিন বা পাঁচ দিন আপনি যে কয়দিনের ভিতরে কাজটা সম্পাদন করতে পারেন সে কয়দিন এখান থেকে দিবেন ধরেন এখানে আমি দিলাম হচ্ছে ধরেন পাঁচ দিন ওকে পাঁচ দিন দিলাম আর এটা কত ডলার ধরেন একশো চল্লিশ ডলার একশো চল্লিশ ডলার দিয়ে আপনারা এখানে চাইলে এগুলো সিলেক্ট করতে পারেন নাও করতে পারেন কোনো সমস্যা নেই এটা স্যান্ড করে দিলেই ধরেন আমি স্যান্ড করে দিলাম স্যান্ড করে দিলাম দেওয়ার পর এরকম একটা অপশন আসবে ঠিক আছে আপনারা কখনো কিন্তু এটার ভিতরে ক্লিক করবেন তাহলে কিন্তু অফারটা উইড্রো হয়ে যাবে তো একশো চল্লিশ ডলার অফার সান করে দিছি এখন আমি এরকম থাকবে যখন বায়ার এটার ভিতরে অ্যাকসেপ্ট করবে তখন আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে তো আমি চাচ্ছি না আপনার ধরেন বুলে চলে গেছে তাহলে এটা তুলে দেবেন ওকে তুলে দিলাম উইড্রো হয়ে গেল তার এরকম হলে বুঝবেন যে উইড্রো হয়ে গেছে তো ধরেন আপনাকে অর্ডারটা দিছে অর্ডারটা দিলে বায়ারের রিকোয়ারমেন্টটা কীরকম থাকে একটু সেটা দেখার জন্য আমি এখানে চলে যাই ওকে আর এই চারটা অর্ডার কমপ্লিট করছি চল্লিশ ডলার করে এটা হচ্ছে রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্টের অর্ডারের ওই পেয়ে যাবেন থাকলেই রিকোয়ারমেন্টের অপশন পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট ধরেন বাইরের কাছে কী কিনেছিলাম আমি বাইরের কাছ থেকে ডলার নিয়েছিলাম আর বায়ার আমাকে দিছিল এটা আমি ডেলিভারি দিছিলাম রিকোয়ারমেন্টটা যদি দেখি রিকোয়ারমেন্ট ওকে রিকোয়ারমেন্টে বাইরে আমাকে কোন রিকোয়ারমেন্ট দিয়েছিলেন এটা আমি বাইরে কাজ করছিলাম সেই বাইরটা এখানে নিয়ে আসছিলাম তো এখানে আপনি রিকোয়ারমেন্টগুলো দেখতে পারেন বায়ার যেগুলো দিবেন সেগুলো ডাউনলোড করবেন অথবা দেখে দেখে কাজ করবেন এটা রিকোয়ারমেন্ট অর্ডারটা পেলেই সমস্যা নেই আর যদি কোনো প্রকার সমস্যা হয় আমাদেরকে এস এম এস করবেন আমরা রাত দিন চব্বিশ ঘন্টা যে কোনো সময় আমাদেরকে পাবেন ইনশাল্লাহ তো আশা করি আপনারা বাইরের সম্পর্কে বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ